কবর থেকে যখন উঠবে তখন দেখবে যে আসলে সময় যখন গাঁজা হয়ে যায় যায় সূর্য মধ্যে ওরকম অবস্থার মধ্যে হাসুরের ময়দান কায়েম হবে থেকে তখন বলতে থাকবে আসরের নামাজ পড়বে আমরা তো আসরের নামাজ পড়ি নাই সুবহানাল্লাহ যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা ওই সময় বলবে আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে ছাড়াও আমি আসরের নামাজ পড়ি

নিয়ে যাবে হাসরের ময়দানে বিচার হবে বিচার হবে যারা নাকি মোমেন তাদের বিচার আল্লাহ পাক সহজ করে দিবে সুবহানাল্লাহ হিসাবাই ইয়াসিরা হিসাবাই ইয়াসিরা তাদের হিসাব কিতাব সহজ হয়ে যাবে হিসাব তাদের সহজ হয়ে যাবে ডান হাতে আমল নামা পাবে বুঝছিলাদের পূর্ব বিদ্যুতের মতো পার হয়ে জান্নাতে তারা চলে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দাখিল করাইয়া দিবেন জান্নাতে যখন পৌঁছে যাবে আল্লাহ পাক বলবে আমার বান্দা বান্দীরা জান্নাতের মধ্যে তোমরা কি চাও সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কি চাও জান্নাতে প্রবেশ করার পরে যখন নাজু ইয়ামত দেখবেন নাজু ইয়ামত দেখার পরে তারা যাদের যা পাওয়ার দরকার তাও তারা পাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে তোমরা আমার কাছে কি চাও জান্নাতীর বলবে আল্লাহ জান্নাতে বহু কিছু পেয়েছি যা কল্পনা করি নাই এগুলো পেয়েছি আর চাওয়ার মতো কিছু নেই সামান্য তোকে শুনাই ও আল্লাহ জান্নাতে এত কিছু রেখেছে এগুলো কোনোদিন কল্পনাও করি নাই সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দা জন্য এমন কিছু জিনিস আমি রেখে দিয়েছি সালিহিনা আইনুন রা কোন চক্ষু কোনদিন দেখে নাই কোন চক্ষু কোনদিন ওই জান্নাতের নিয়াম না শুনে আমার কোনদিন দেখে নাই দুনিয়াতে কোনদিন দেখে নাই কোন কোনদিন ওই জান্নাতের নিয়ামতের কথা কোনদিন সে শুনে নাই কোন চক্ষু দুনিয়াতে দেখা নাই এবং শোনাও নাই কোন কর্ণমোহন ওয়ালা খাতারা আলা এমন মানুষ কোনদিন কল্পনাও করতে পারে নাই এমন কিছু আল্লাহ রাব্বুল আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ বলে ও বান্দা ও বান্দা আমি তো তোমাদের জন্য জান্নাতে বহুত কিছু রেখে দিয়েছি তুমি কি চাও জানলা কিছু জবাব নাই বহুত পেয়েছি বহুত পেয়েছি জান্নাতের সমস্ত মানুষের দিলটা একজনের দিলের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়াতে একজনের দিলের সাথে আরেকজনের দিল মিলে না একজন আরেকজন একজনের চিন্তা এক ধরনের আরেকজনের চিন্তা আরেক ধরনের আরেকজনের ভাবনা অন্যরকমের এক দিল আরেক দিলের সাথে মিল মিলতে রাজগুলা বই মিলে না তোর বলে মিলে এক একজনের দিলের অবস্থা আরেকজনের দিলের সাথে মিলে না আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে সবার দিল একজনের দিলের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ ওই জান্নাতের মধ্যে প্রবেশ একবার কেউ যদি পড়ে করতে পারে আর কোনদিন সেখান থেকে বের হবে না সদা সর্বদা সেখানে থাকবে জান্নাতীদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ এটা যৌবনের বয়স যৌবনের পরিপূর্ণতার বয়স তিরিশ থেকে তেত্রিশ এই বয়সটা থাকবে জান্নাতীদের এই বয়সে জান্নাতীরা শুধু তাদের চেহারার মধ্যে দাড়ি উঠবে উঠবে ভাব এমন একটা অবস্থা শরীরে কোনো পশম থাকবে না শরীরে কোনো পশম থাকবে না তবে তার এই গুরুর পথে গরুর ভিতরে মানুষ কালো থাকবে তার গুরুটা গরুটা কালো থাকবে সুন্দর দেখা যাবে শরীরের মধ্যে কোনো পশম থাকবে না জান্নাতের মধ্যে যারা ঢুকবে তাদের চেহারা চেহারাগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো চমকিতে থাকবে চাঁদের মতো দুই তিনটা রেওয়ায়াত আছে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে মধ্যে বলেছেন প্রথম তপ্তায় যারা জান্নাতে ঢুকবে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে চাঁদের মতো উজ্জ্বল নক্ষত্রের মতো চাঁদের মতো উজ্জ্বল অবস্থায় জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে দলে দলে প্রবেশ করবে করতে থাকবে আনন্দের সাথে জান্নাতের ভিতরে একটা বাতাস আসবে আল্লাহ বাবা বাতাসের মধ্যে বেশ ছিলেন দিনের দিন সুগন্ধির বাতাস এদিন থেকে মানুষ বাতাস গ্রহণ করবে সুগন্ধি আর সুগন্ধি এত সুন্দর সুগন্ধি ওই বলবে জীবনে কখনো এরকম সুগন্ধি অনুভব করি নাই যা সুন্দর হয়ে যাবে এই সুগন্ধি বাতাস যখন শরীরে বইবে বড় মনে ভাঙে বিল্ডিং এ যখন যাবে যে বিল্ডিং এর একটা ইট আরেকটা ইট আরেকটা ইট আরেকটা ইট এরকম সুন্দর সুন্দর পাথরের দ্বারা ওই বিল্ডিং বানানো হয়েছে ওই বিল্ডিং এর ভিতরে যা যখন ঢুকবে জান্নাতি রমণীরা বলতে থাকবে আপনার চেহারা খুব সুন্দর হয়ে আসছে আজকে কারণটাকে এত সুন্দর চেহারা কিভাবে হইলো ওই জান্নাতের পুরুষরা তার মহিলাকে বলবে স্ত্রীকে বলবে বলবে তোমার তো আশা করে দেখি সেই তো বেশি সুন্দর বলবে যে জান্নাতের মধ্যে হবে সপ্তাহে একদিন জুমার দিনের মতো একদিন এরকম বাজার হবে বাজারে যাবে আল্লাহ বলবেন এটা বাজার তোমাদেরকে দিলাম খাওয়ার বাজার না কেনাকাটার বাজার না সেখানে কেনা না করবে না কি করবে ওই বাজারের মধ্যে আল্লাহ তুমি সাহাবী জিজ্ঞেস করেছেন বাজারের মধ্যে কি হবে সেখানে কি করবে কেন যাবে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা ভিতরে আল্লাহর বান্দা সেখানে যাবে ওই বাজারের মধ্যে শুধু যাবে তাদের চেহারা পরিবর্তন করার জন্য সুবহানাল্লাহ সাথে করবে তামান্না করবে সাথে সাথে ওই তার শরীরে চলে সাথে সাথে ওই তার শরীরের মধ্যে চলে পরিবর্তন করার জান্নাতের মধ্যে যারা ঢুকবে ঢুকার পরে আল্লাহ ঘোষণা করে দিবে এখন থেকে তোমাদের আর কখনোই মৃত্যু হবে না সুবহানাল্লাহ পানি পড়বে না পানি ফেলা এটা মধ্যে হবে না থুথুর মুখ ফেলবে না পেশাব পায়খানা হবে না কাপড় চোর যেটা পরিধান করা থাকবে কখনোই পুরাতন হবে না দিন যাবে আর কাপড় নতুন হইতে থাকবে দিন যাবে আর কাপড় চোর আর নতুন হইতে থাকবে কখনোই কাপড় কোনোদিন পুরাতন হবে না জিজ্ঞেস করছে নিয়ে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ঘোড়ার উপর সোয়ার আমার বাস আমার তো জান্নাতে ঘোড়ার দরকার আল্লাহ বাকি ঘোড়া দিবে না মানে জান্নাতে আগের যুগে সাহাবাই কেরামের যুগে গুরুত্ব রইতো ওই ঘোড়ার উপর সোয়ার হইতে এখন তো প্লেন আছে অনেক কিছুই আছে যানবাহন আছে ওই যুগে তো যানবাহন ছিল না ওই ঘোড়ার উপর সোয়ার হইতো উটের উপর সোয়ার হইতো এক সাহাবি উটের কথা জিজ্ঞেস করছেন আরেক সাহাবি ঘোড়ার কথা হ্যাঁ, জান্নাত আল্লাহ নবী বলেন আমি তুমি যদি জান্নাত পাও তুমি যদি জান্নাত পাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে স্বর্ণের গুড়া দিয়ে দিবে সুবহানাল্লাহ স্বর্ণের গুড়ার উপর

সন্তান হবে কিনা তুমি যদি চাও সন্তান হবে তুমি কেউ সন্তান চাইতো না